সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারের খুব সেন্সিটিভ একটা বিষয় নিয়ে যারা আপনার ফাইবারে কাজ করেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখা আমি মনে করি হান্ড্রেড পারসেন্ট কারণ আমরা যখন কোনো ক্লায়েন্টকে আমাদের কাছে বা ফাইবার অ্যাকাউন্ট থেকে আমরা যখন বাইরে নিয়ে আসব সেটা কিভাবে করব এবং বায়ার যদি আমাদেরকে পার্সোনাল মেল অথবা ফেসবুকের অ্যাকাউন্ট আদার্স অ্যাড্রেস যদি বলে দিতে সেক্ষেত্রে আমরা কিভাবে দিব এটাই আজকে আমরা দেখব অনেকে আছি যারা আমরা একটা একটা ফটোতে একটা যে কোনো একটা জায়গায় ক্যানভাতে ডিজাইন করে ওইখানে আমাদের জিমেল অথবা ফোন নাম্বার আদার্স ইনফরমেশনগুলো আমরা দিয়ে রাখি সেক্ষেত্রে আমাদের প্রবলেমগুলো হয় যে দেখা যায় যে আমাদের অ্যাকাউন্টগুলো ডিজেবল করে দেয় এই কাজগুলো কখনোই করা যাবে না আমি আপনাদেরকে আজকে দুইটা সিম্পল পদ্ধতি দেখাবো যেটার মাধ্যমে আপনারা এই কাজগুলো করতে পারেন যাতে কোনো সমস্যায় পড়বেন না এরকমভাবে কাজ করতে পারেন আপনার সেফটি ফুল হান্ড্রেড পারসেন্ট থাকবে তো আমরা যেহেতু এভাবে করি আজকে আপনাদেরকে আমরা যেভাবে করি আপনাদেরকে হুবহুব আজকে সেভাবেই দেখাবো কারণ এটা আমাদের সবারই কম বেশি লাগে অনেকে আছে যারা এটা জানে না অযথাই আমাদেরকে মেলগুলো দিয়ে দেয় বায়ারদেরকে দেখা যায় তাদের অ্যাকাউন্ট কিন্তু ডিজেবল করে পরে বুঝতেও পারে না কেন তাদের অ্যাকাউন্টগুলো ডিজেবল করা হলো ঠিক আছে তো এটা জানার থাকলে আপনারা একটু সতর্কভাবে এই কাজগুলো করতে পারবেন বা বায়ারদেরকে ফাইবার থেকে মানে বাইরে নিয়ে আসতে পারবেন এবং এখানে যেমন ফাইবার আমাদেরকে বিশ পার্সেন্ট করে ফাইবার চার্জ করে প্রতিটা অর্ডারে তো সেক্ষেত্রে আমাদের বাইরে বায়ার নিয়ে আসলে সেক্ষেত্রে আমাদের ডলারটা বিশ ডলার মানে কিন্তু অনেক কিছু মানে বিশ পার্সেন্ট মানে কিন্তু অনেক কিছু তো একশো ডলারের ভিতরে বিশ ডলার নিয়ে যাবে তাহলে কিন্তু আমাদের অনেক প্রফিট কমে যাবে ধরতে গেলে দুই হাজার টাকার মতো প্রায় তো দেখি আমরা কিভাবে এই কাজটা করে এটাই আমরা দেখি ওকে চলুন তো আমি এক্সাম্পল হিসাবে আমি একটা জিমেল লিখে রাখছি এটা হচ্ছে আমাদের জিমেল আমি যখন এই মেলটা আমার ফাইবারের এখানে পেস্ট করব তখন দেখেন এখানে লেখা আছে phone number Skype email phone এখানে দেখেন আমি যখন অ্যাট দ্য রেট এই কথাটা উল্লেখ করছি সাথে সাথে কিন্তু আমাকে ধরে ফেলছে বলতেছে এখানে এগুলো অ্যালাউ করে না ঠিক আছে অ্যালাউ করে না আপনাকে Skype number phone number email address WhatsApp number এগুলো দিতে পারবেন না তো আমার যখন কোনো ক্লায়েন্টকে এটা দেওয়ার প্রয়োজন হবে তখন তো আমাকে দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনি একটা সিস্টেম অবলম্বন করতে পারেন তখন আপনাকে যেতে হবে এখানে ধরেন আমি এই মেলটাই আমি দিব সেই ক্ষেত্রে কীভাবে দিব ধরেন এখানে আমি যদি এবার এই অ্যাট দ্য রেটটা কেটে দিই অ্যাট দ্য রেটের জায়গায় আমি এখানে স্পেস দিয়ে এটি দিয়ে দিলাম এটিতে বুঝালাম আমি অ্যাট দ্য রেট ঠিক আছে এটা বায়ার খুব ইজিভাবে বুঝতে পারবে আর এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ধরবে না বায়ার বা ফাইবার আপনাকে ধরতে পারবে না ঠিক আছে দেখেন ধরতে পারবে না তো এটা এভাবে দিতে পারেন তাহলে কিন্তু অনেকটা সেফট হয়ে গেল আর অর্ডার পেজের ভিতরে আপনি এমনিতেই যদি আপনাকে কোনো বায়ার অর্ডার করে সেক্ষেত্রে আপনি ইজিভাবে এগুলো দিতে পারবেন কোনো কিছু যায় আসে না ঠিক আছে ওগুলো ফাইবার মাইন্ডও করে না কিন্তু আপনি যদি অর্ডার করার আগেই যদি আপনি এগুলো দেন সেক্ষেত্রে প্রবলেম করবে ওকে তো আমরা এইভাবে দিতে পারি অথবা আমরা এখান থেকে এটা দেওয়ার পরে সেকেন্ড মেসেজটা আমরা অ্যাট দ্য রেট জিমেল এইটা দিয়ে দিলেও বায়ার কিন্তু বুঝতে পারবে বায়ার কিন্তু মানুষ ঠিক আছে রবট না যে বুঝতে পারবে না তো এইভাবে দিতে পারেন অথবা যদি বায়ার এটাও যদি না বুঝতে পারে সেক্ষেত্রে একটা সিস্টেম মানে ছোটোখাটো একটা বুদ্ধি আপনাদেরকে প্রয়োগ করতে হবে সেটা আপনি এখানে চলে যাবেন জিমে আপনার গুগল ড্রাইভে এখানে অনেকভাবে আসা যায় যেমন লিখতে পারেন গুগল ডট কম অথবা গুগল গুগল ডট কমে আসার পরে এখানে লিখবেন গুগল ড্রাইভ অথবা সরাসরি এখান থেকে দেখেন পাশের ট্যাব দেওয়া আছে এখানে দেখেন নাইন ডট আছে এখানে আমরা ক্লিক করে এখানে গুগল ড্রাইভ এখানেও কিন্তু ইজিভাবে আসতে পারি এখানে দুইটাভাবে আসা যায় তো গুগল ড্রাইভ গুগলে লিখেও আসা যায় এখানে আসাও যায় তো আমি এখান থেকে কিভাবে তৈরি করব। এবার যদি আমি এখানে দেখেন নিউ লেখা আছে এখানে আমি ক্লিক করব। এখানে যে গুগল ডক লেখাটা কথা আছে এখানে আমি ক্লিক করব ক্লিক করলে এখানে একটা এরকম একটা ব্লাঙ্ক পেজ শো করবে আমি এর আগে একটা তৈরি করে রাখছি সময় বাঁচানোর জন্য তো এখানে দেখেন আমার একটা দেওয়া আছে এবং সেকেন্ডটা হচ্ছে এটা তো আমি এখানে দিছি গুগল অন এবং এটা দিব হচ্ছে গুগল টু তো এখানে আমি লিখবো হচ্ছে গুগল টু বা টু নাম্বার ফাইল ওকে এখানে আমি টু দিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের বোঝানোর জন্য তো এবার আমি এখানে আমি দুইটা কেন ফাইল ওপেন করলাম কারণ ফাইবারের একটা নিয়ম আছে ফাইবার রবট যেহেতু এভাবে ম্যানুয়ালি চেক করে রবটে চেক করে ওরা একটা পেজ পর্যন্ত যাইতে মানে যাওয়ার জন্য উপযুক্ত বা একটা পেজে যাইতে পারে সেটা দেখে যে একটা পেজের ভিতরে কোনো কিছু আছে কিনা সেক্ষেত্রে যদি কোনো হ্যাকিং বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনাকে আগে ভাগে বলে দেবে এটা ডাউনলোড করলে ফাইবার দায়বার না ওকে তো আমরা এভাবে দুইটা পেজ ওপেন করব একটা হচ্ছে one Google Google doc one Google dot two তো এবার আমি যেটা করব এখানে আমার এই মেলটা অথবা আপনার পার্সোনাল ফোন নাম্বার অথবা যে কোনো নাম্বার আপনি এখান থেকে এটা পেস্ট করে দিবেন এখানে দেওয়ার পর আপনি এখানেও আপনি সেভ রাখতে পারেন যদি মনে হয় তো ধরেন এখানে আপনি স্পেস দিয়ে দিলেন যদি মনে হয় যে না আমার সেভ আরও সেভ দরকার তাহলে এরকম স্পেস দিতে পারেন অথবা সরাসরি আপনি এটা যেরকম আছে এরকমও দিতে পারেন কিছু যায় আসে না ওকে এটা দেওয়ার পরে আমরা এটা কিন্তু সেকেন্ড লিঙ্কে দিছি দেখেন এটা কিন্তু দুই নাম্বারে আমি কিন্তু ফাইল মানে প্রথমটাই দিতে পারতাম কিন্তু আমি প্রথমটা দেনে কারণ হচ্ছে রায় গুগল আইসা মানে আমাদের ফাইবার আইসা চেক করবে অর রবট আইসা যে এখানে কোনো কিছু আছে কিনা যখন আমি সেকেন্ডের এই জায়গায় আমি এই লিঙ্কটা কি করব এখানে দেখেন শেয়ার লেখা আছে শেয়ার আমি শেয়ারে ক্লিক করব শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে আমি দিব অ্যানিয়ন উইথ দ্য লিঙ্ক এখান থেকে আমি ভিউ দিতে পারি অথবা ভিউ হ্যাঁ, দিই ওকে ভিউ দিয়ে আমি এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস করবো এবার আমি প্রথমে এসে এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিব গুগল ড্রাইভ এখানে লিখতে পারি ক্লিক হেয়ার আমি লিখলাম ক্লিক হেয়ার এখানে ক্লিক হেয়ার বলে দিলাম এখন ফাইবার কি করবে ফাইবার এই পেজ পর্যন্ত আবার ক্ষমতা রাখছে ফাইবার এই পেজে আসে কিন্তু তিনি দেখতে পারবে যেখানে কি আছে লিঙ্ক আছে কিনা কি আছে এগুলো দেখতে পারবে অ্যানালাইসিস করতে পারবে কিন্তু সেকেন্ড পেজে যাওয়ার তার কোনো ক্ষমতা নাই রবটের ঠিক আছে আমরা যেটা করছি এখান এখানে সেকেন্ড পেজে আমরা আমাদের মেন লিঙ্কটা রাখছি বা আমাদের মেল অ্যাড্রেসটা আমরা রাখছি এবার যখন আমাকে ফাইবার এখানে এসে দেখবেন বায়ার এখানে এসে যখন যখন পড়বে যে ক্লিক হেয়ার এখানে এই লিঙ্কটা কপি করবে কপি করে বা ক্লিক করে এখানে যখন আসবে যখন আমরা দেখতে পারবো যে এখানে কেউ আসছে কিনা এখানে দেখলেই বুঝতে পারবো এখানে কেউ ভিউ করতেছে কিনা এখানে একটা চিহ্ন চলে আসবে যে কোনো চিহ্ন বায়ার তখন বলবে হ্যাঁ পাইছি বা বলো তুমি কি পাইছো এরকমভাবে বায়ারকে জিজ্ঞাসা করতে পারেন যদি বলে হ্যাঁ পাইছি তাহলে আপনি আস্তে করে এখানে এই মেলটা ডিলেট করে দিবেন ডিলেট করে দিয়ে এখানে একটা ছবি দিতে পারেন একটা যে কোনো একটা ইমেজ দিতে পারেন যে কোনো একটা ফাইল এখান থেকে ডাউনলোড করে মেরে দিলেন এমনি বায়ারকে বললেন যে না এটা মানে ফাইবার যদি কখনো ম্যানুয়ালে এসে চেক করে সেক্ষেত্রে এখানে কিছুই পাবে না ঠিক আছে এখানে কিছু পাবে না শুধু একটা ইমেজ পাবে আপনি যে কোনো একটা ইমেজ দিতে পারেন অথবা আপনার ছবি দিতে পারেন ঠিক আছে তাহলে কি হলো আপনি সেফট হয়ে গেলেন তাহলে ফাইবার যখন এখানে সে কিছু পাবে না তখন যদি ম্যানুয়ালি চেক করে তখন কিন্তু কিছুই পাবে না শুধু একটা ছবি ব্যতীত তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট সেভ হয়ে গেলেন এখানে আপনার phone number website Facebook ID ইত্যাদি দিতে পারেন ধরেন আমি এখানে আমি এটা দিয়ে দিলাম আমার একটা ফটো দিয়ে দিলাম এটা জাস্ট এখানে এসে যেন তিনি যেন না দেখতে পারে যে আমরা ব্লাঙ্ক কোনো কিছু দিয়েছি ওকে এটা দেওয়ার উদ্দেশ্য কি মানে ফাইবার যেন বুঝতে পারে যে হ্যাঁ আমি একটা ছবি দিছি তার মানে কি এটা হয়তো বাইরের প্রমাণ দেখাইছি আপনি একটা ছবি দিয়ে দিলেন ধরেন আমি এই মেলটা আমি দিয়ে দিলাম যে ভর্তি চলছে এক ক্লাস সেপ্টেম্বর থেকে এটা আমাদের হয়ে গেছে আবার নতুন অ্যাডমিশন হবে হচ্ছে ধরেন এক তারিখ থেকে মানে এখন অ্যাডমিশন চলতেছে আবার এক তারিখ থেকে চলবে তো মানে ক্লাস শুরু হবে আর কি তো এটা এরকম আমি দেখলাম এখানে এসে দেখতে পারবে যে ব্লাঙ্ক ফেস ব্লাঙ্ক ফেস থাকলে সমস্যা করতে পারে এইভাবে যদি আপনি যে কোনো একটা ফাইল অথবা ছবি দিলেন তাহলে কি আপনি সেফ শতভাগ সেফ তাহলে আপনার কোনো সমস্যা হবে না এইভাবে কিন্তু গুগলে মানে সরি আমি খালি গুগল বলতেছি ফাইবারে কিন্তু আপনারা ইজিভাবে আপনি আপনার সমস্ত কিছু বা বাইরকে বাইরে নিয়ে আসতে পারবেন এটাই হচ্ছে শর্টকাট পদ্ধতি ঠিক আছে